বাংলাদেশে আর কোনো সিনেমায় কাজ করবেন না কলকাতায় সিনেমা বানাবেন এবং সেখানকার শিল্পীদের নিয়েই কাজ করবেন এমন সিদ্ধান্ত থেকে সরে আসলেন বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত নায়ক খ্যাত আশরাফুল আলম ওরফে হিরো আলম দিনব্যাপী শুটিং শেষে শনিবার বিকেলে রাজশাহীর সার্ভেন্ট বার্ডস নামে একটি ডেলিভারি সার্ভিসের বিজ্ঞাপনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন হিরো আলম বলেন বাংলাদেশে আর কোনো সিনেমায় কাজ করব না এমন ঘোষণা দেওয়ার পর থেকে ভক্ত ও ঘনিষ্ঠজনরা আমাকে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বারবার অনুরোধ জানায় আমি একটা আপনারা সবাই জানেন ওখানে কিছু আমাকে মান অভিমানের রাগের রাগেতে বলেছিলাম যে আমি বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করব না আমি কলকাতায় হ্যাঁ ছেড়ে দেবো একবার বলেছিলাম পরে আমি সবাই যখন আমাকে অনুরোধ করলে আপনি কেন চলচ্চিত্র ছাড়বেন রাগ করে অভিমান করে কেন ছাড়বেন আপনি যে আজকে এত দূর এসেছেন আপনি নিজের যোগ্যতায় এসেছেন আপনি মানুষের উপর রাগ করে কেন চলচ্চিত্রে ছাড়তে চান তারপর অনেকে বলার পরে যখন মনে করেন আমি নিপুণ আপা আবার আপনি ফিরে পেল প্রার্থী তো তখন মনে করলাম না জয়ী হলো তেমনি করলাম আবার কাম ব্যাক করেছি আমি আর তখন বলেছিলাম আমি যেহেতু কলিকাতা সিনেমা বানা বলেছিলাম যে ওপর বাংলা সিনেমা করব অলরেডিও আমার কাজ অনেক দূরে মনে করেন সম্পূর্ণ করেছি সামনের মাসের দিকে কলকাতায় আপনি যেহেতু আমি ঘোষণা দিয়েছি তো উপর বাংলা সিনেমা বানাবো এপার বাংলাও বানাবো দুই বাংলায় বানাবো হ্যাঁ ওটা আমি দুই সালে সাইন করেছি সিনেমার নাম হলে বিজু দা হিরো আর সিনেমাটা মানে একদিন কমপ্লিট শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারণে দুই বছর ধরে সব কিছু তো বন্ধ এর মধ্যে এখন দেশের পরিস্থিতি ঠিক হলে তারপরে সিনেমাটা শুটিং শুরু হবে ওটার প্রডিউসারের নাম হলে তো প্রতাপ কুমার এছাড়াও তার চলমান বিভিন্ন কাজ ও সমালোচনার উত্তরে তিনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানান রাজশাহী শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কে সার্ভেন্ট বার্ডসের সেবামূলক যে অ্যাপসের বিজ্ঞাপনের শুটিংয়ে আজ উপস্থিত ছিলেন হিরো আলম সেই বিজ্ঞাপনের তত্ত্বাবধানে রয়েছেন রাজশাহী এমপি মডেল এজেন্সির পরিচালক ও fashion choreographer F A Tamal তিনি এই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত জানান কম সময়ের মধ্যে যেন জিনিসটা হাতে যেন পৌঁছানো যায় আজ লাইক মনে করেন অনেক রাত হয়ে গেল সেই সময় যদি এখন আপনি রিক্সা পাচ্ছেন না বা কোনো কিছু পাচ্ছেন না সেই সময় যদি আপনার ওষুধ লাগে সেক্ষেত্রে আপনি সার্ভেন্ট বার্সকে কল দিলে বা অ্যাপসের মধ্যে যদি আপনি আসেন সেক্ষেত্রে প্রেসক্রিপশনের ছবি তুলে দিলে আমাদের ডেলিভারি বয় বা রাইডার আপনাকে ওষুধটা প্রোভাইড করে দিবে হ্যাঁ। এরকম মানে মানুষের যতটা উপকারে আসা যায় এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা অ্যাপসটা লঞ্চ করতে যাচ্ছি মাসুমা ইসলাম বাংলার জনপদ বাংলাদেশে আর কোনো সিনেমায় কাজ করবেন না কলকাতায় সিনেমা বানাবেন এবং সেখানকার শিল্পীদের নিয়ে কাজ করবেন এমন সিদ্ধান্ত থেকে সরে আসলেন বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত নায়ক খ্যাত আশরাফুল আলম ওরফে হিরো আলম দিনব্যাপী শুটিং শেষে শনিবার বিকেলে রাজশাহীর সার্ভেন্ট বার্ডস নামে একটি ডেলিভারি সার্ভিসের বিজ্ঞাপনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন হিরো আলম বলেন বাংলাদেশে আর কোনো সিনেমায় কাজ করব না এমন ঘোষণা দেওয়ার পর থেকে ভক্ত ও ঘনিষ্ঠজনরা আমাকে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বারবার অনুরোধ জানায় আমি একটা আপনারা সবাই জানেন ওখানে কিছু আমাকে মান অভিমানে রাগের রাগেতে বলেছিলাম যে আমি বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করব না আমি কলকাতায় হ্যাঁ ছেড়ে দেবো একবার বলেছিলাম তারপরে আমি সবাই যখন আমাকে অনুরোধ করলে আপনি কেন চলচ্চিত্র ছাড়বেন রাগ করে অভিমান করে কেন ছাড়বেন আপনি যে আজকে এত দূর এসেছেন আপনি নিজের যোগ্যতায় এসেছেন আপনি মানুষের উপর রাগ করে কেন চলচ্চিত্র ছাড়তে চান তারপর অনেকে বলার পরে যখন মনে করেন আমি নিপুণ আপা আবার আপনি ফিরে পেল প্রার্থী তো তখন মনে করলাম না জয়ী হলো তেমনি করে আবার কাম ব্যাক করেছি আমি আর তখন বলেছিলাম আমি যেহেতু কলিকাতা সিনেমা বলেছিলাম যে উপর বাংলা সিনেমা করব অলরেডিও আমার কাজ অনেক দূরে মনে করেন সম্পূর্ণ করেছি সামনে মাসের দিকে কলকাতায় আপনি যেহেতু আমি ঘোষণা দিয়েছি তো ওপার বাংলা সিনেমা বানাবো এপার বাংলাও বানাবো দুই বাংলায় বানাবো হ্যাঁ ওটা আমি দুই হাজার সতেরো সালে সাইন করছি সিনেমার নাম হলো বিজু দা হিরো আর সিনেমাটা মানে একদিন কমপ্লিট শুরু হওয়ার কথা